হ্যালো আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হবে ফাইবার গিগ ফেভার এক্সচেঞ্জ বিভিন্ন এক্সচেঞ্জের বিহুর প্রমোশনের গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের ফাইবারের যেমন গিক আছে প্রতিটা গিকের আমরা লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করতে পারি বিভিন্ন কমেন্ট সেকশনে হোক বিভিন্ন প্রোফাইলের মেসেজ সেকশনে হোক এটার মাধ্যমে আমাদের উপকৃত হবে কি আমাদের গিগুলো ক্লিক বাড়বে আর ইমপ্রেশন বাড়বে আর ক্লিক ইমপ্রেশন এবং গিগ ফেভার তিনটা যদি যেই গিকে বেশি থাকে ওই গিগুলো র্যাঙ্ক করে অতি সহজে ফাইবারের কাছে গিগ ফেভার ইমপ্রেশন কি এগুলো খুবই ম্যাটার করে তা এগুলো আমাদের বাড়ানোর অর্গানিক হতে আমাদের বাড়ানোর কিছু মাধ্যম আছে যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শেয়ার করতে পারি বিভিন্ন প্রোফাইলে আমরা ইনবক্স করতে পারি এখানে হাজার হাজার গ্রুপ আছে হাজার হাজার ভিউ আছে হাজার হাজার কমেন্ট আছে এদের ভিতর থেকেই আমাদের সঠিকভাবে মার্কেটিং করে আমাদের গিক ফেভারগুলো এক্সচেঞ্জ করতে পারি এখানে অনেক এক্সচেঞ্জের গ্রুপ আছে তো এখানে আমি একটা দেখলাম যে Fiverr gig favourite exchange view এবং প্রমোশন গ্রুপ এটা পাবলিক গ্রুপ এটার উনষাট পয়েন্ট কে আছে মেম্বার্স এখানে অনেকগুলা পোস্ট করা আছে তা পোস্টে লাইক কমেন্ট কে শেয়ার অনেকগুলো আছে তাই কমেন্ট সেকশনে আমাদের অনেক অনেকে দেখবেন যে তাদের গিকগুলো শেয়ার করতেছে শেয়ার করার পরে এখান থেকে অনেকে নক করতেছে যে আপনার গিগের লিঙ্কটা দেন আমি আপনার গিগে ফেভারেট দিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনার গিগের লিঙ্কটা আমাকে দেন আমিও ফেভার দিয়ে দেব এভাবে গিগের ফাইবার গিগ ফেভার এক্সচেঞ্জ করা হয় আপনি আরেকজনেরটা দিয়ে দেবেন আর আপনারটা আবার আরেকজনে দিয়ে দেবে এরকমের তাই একে অপরের গিক ফেভার দিলে এটা দেখা যায় একজনে আরেকজনের গিক ফেভার দিলে ইমপ্রেশন ভিউ এবং ক্লিক সবই বাড়তেছে এতে আমাদের গিগের জন্য অনেক ভালো তো এখানে আমি আমার গিগটা এখানে দিছি দেওয়ার পরে লাভ হবে কি অনেকে আমাকে নক করবে মেসেজ দিবে আমিও আবার অনেকে এখান থেকে এই যে ইনবক্স লিঙ্ক প্লেক্স এখানে আমি যদি তার ইনবক্সে আমি লিঙ্কটা শেয়ার করি আমি আমার ফাইবারের গিগের লিঙ্কটা তার ইনবক্সে শেয়ার করলাম সে এই লিঙ্কটা দেখার পরে সে বুঝবে যে তাকে আমি গিক ফেভার এক্সচেঞ্জের জন্য আমার লিঙ্কটা তাকে দিচ্ছি কারণ এখানে যারাই আসে তারাই গিক ফেভার এক্সচেঞ্জের জন্যই আসে তাহলে আপনি যদি কিছু নাও লেখেন শুধু লিঙ্কটাও দেন তখনও সে বুঝতে পারবে যে গিক ফেভারের জন্যই তাকে নক করা হয়েছে তখন সে এই গিকটা ওপেন করে আপনাকে গিগ ফেভার দিয়ে স্ক্রিনশট দেবে তখন আপনাকেও একটা তার গিগের লিঙ্কটা দেবে তখন আপনি তাকে গিগ ফেভার দেবেন এভাবে আমাদের মার্কেটিংটা আগাতে হবে ক্লিক ইমপ্রেশন ভিউ আমাদের আগাতে হবে হ্যাঁ, নতুন অবস্থা অনেক সময় গিগ র্যাঙ্কিং এর জন্য এই জিনিসগুলো খুবই আপনার কার্যকারিতা তা আমাদের বিভিন্ন গ্রুপ আছে যেমন এখানে আছে your sent our link view and promote dear এখানে অনেকগুলো আপনার ই পাবেন যেমন এই ভাই তাদের লিঙ্ক শেয়ার করছি স্ক্রিনশট দিয়ে দিছে এখানে তার কতগুলো গিগের স্ক্রিনশট দিছে লিঙ্ক দিছে তো এরকমের অনেক পাবেন যে এখানে দেখবেন যে না একটু কমেন্ট বেশি সেখানে লিঙ্কটা দিবেন যেমন এখানে কমেন্ট দিতে পারি যখন এখানে তিনটা আছে এখানে ফার্স্টে আমার কমেন্টটা থাকবে এখানে আমি আমার এটা দিতে পারি দেওয়ার পর এখানে লেস এক্সচেঞ্জ তাকে আমি নক করতে পারি তার মেসেজ সেকশনে আমি যে আমার লিঙ্কটা দিতে পারি এভাবে করে আমাদের লিঙ্কগুলো শেয়ার করব প্রতিজনের কাছে এরকমের প্রতিদিন যদি এরকম আমরা দিনের একটা সময় যদি আমরা এরকমের গিগ ফেভারে কাজ করি আমাদের প্রোফাইলে দেখা যায় যে অনেকের দুইটা তিনটা পাঁচটা সাতটা গিগ থাকে নতুন অবস্থা আমরা সাতটা গিগ দিতে পারি তাহলে এরকম আমরা প্রতিনিয়তই আমরা হ্যাঁ গিগ ফেভারের কারণে আমাদের লিঙ্কে ক্লিকটা আনতে পারি ক্লিকেবল আমাদের ফাইবারের গিগগুলো ক্লিকেবল হবে তো এখানে আমরা পনেরো জন দেখবেন এখানে দেখছি চেকিং বক্স যে সে একজনকে পাঠানো পাঠাচ্ছে পাঠিয়ে সে এখানে নোট করে দিচ্ছে যে ইনবক্সটা চেক করেন আমি তার ইনবক্সে আমি দিচ্ছি এর মাধ্যমে আমার ফেসবুকের প্রোফাইলটা তার সাথে কানেক্টিভিটি হলো ফাইবারের প্রোফাইলটা তার সাথে কানেক্টিভিটি হলো এখানে আমাদের দেখা যায় যে অর্গানিকভাবে ফেসবুকও আমাদের গ্রো হচ্ছে আর ফাইবারে তো আমাদের গ্রো হচ্ছেই তা কয়েকটা দিক থেকে এখানে আমাদের লাভবান হবো একটা একটা এখানে একটা গ্রুপের কথা বলছি এরকম হাজার হাজার গ্রুপ আছে একটা গ্রুপ আছে এটা আছে ফাইবার গিক ফেবার এক্সচেঞ্জ শুধু এটা লেখা আছে এটারও মেম্বার আছে ছাব্বিশ পয়েন্ট নাইন কি মেম্বার্স পাবলিক গ্রুপ তো আমরা পাবলিক গ্রুপগুলোই সাধারণত ফলো করব প্রাইভেটগুলোতে দেখা যায় যে পারমিশনের জন্য কিছু রুলস রেজুলেশন হ্যাঁ, থাকে তাই এখানে দেখা যাচ্ছে ready for exchange open my gift sent it gig favour তো সে নোট করে দিয়েছে এটা নোট করলো হয় অনেক সময় বাইশটা uh, ই আছে কমেন্ট আছে তাই আমি কমেন্ট সেকশনে আমার গিকের uh, লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি এই যে এখানে সে উল্লেখ করেছে সেন্ট ইউর লিঙ্ক ইনবক্স তার ইনবক্সে আমি এই লিঙ্কটা শেয়ার করে দিব তখন সে লিঙ্ক ইনবক্সে দেখি সে বুঝতে পারবে যে আমি তার গিক ফেভারের জন্য লিঙ্কটা দিয়েছি তখন আমাকে সে নক করবে এই যে লেটস এক্সচেঞ্জ এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি তবে করে আমাদের প্রতিনিয়ত আমরা এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের গিগের ক্লিকেবল গিক হবে আর গিকে আর গিকে যত ক্লিক থাকবে ততই আমাদের জন্যই ভালো হবে আমাদের অর্ডার আসার জন্য ভালো হবে যদি আমি একটা গিক ওপেন করে দেখাই যে এই এই গিকগুলা সাধারণত কীরকমের তাদের অর্ডারটা আসে যেমন সে নতুন সেলার একদম তার গিক ফেভার আছে চারটা সে ফাইভ স্টার দুইটা কাজ কমপ্লিট করছে সেটা একটু দেখো কতদিন আগে আচ্ছা। তার প্রোফাইল এই যে দেখেন বাংলাদেশি সেলার সে তিন মাস আগে হ্যাঁ, ঢুকছে দু হাজার মে মাসে দেখা যায় যে প্রায় মে তার মানে ছয় সাত মাস হয়েছে সাত আট মাস হয়েছে এরকমের হয়েছে সে হয়তো মনে হয় যে কাজ করে নাই অনেক দিন হয়তো আছে এরকমের এরকম সময় নেয় যে দুই তিনটা গিক এরপর আস্তে আস্তে হ্যাঁ অনলাইনে সে যে দেখুন এখন রাত এগারোটা বাজে সে অনলাইনে নাই এরকম কিছু কিছু আছে সেলার আছে যারা হয়তো গিক বা গিক ফেভার আছে বা গিকে হবে অর্ডার আসতেছে কিন্তু সে সঠিক মতন গাইডলাইনটা তার জানা নাই সেজন্য সে ইটা আসতে না তার অর্ডারগুলো আসতেছে না তো এরকমের অনেক আছে যেমন এই গিকটার কথায় যদি আমি বলি এই গিকটা যদি আমি ক্লিক করি সে চারটা অর্ডার কমপ্লিট করছে তার জয়নিং হলো আঠারো বাংলাদেশে অনেক আগে তাই সাধারণত এরকমের হয় না একদিন আগে সে এই গিকটা দেখি আমি হ্যাঁ, নতুন নতুন গিকগুলো দেখা হোক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একদম নতুন এই গিকটা এখনো সে কাজ করে নাই অক্টোবর দু হাজার বাইশে সে নাইজেরিয়ার এক client seller digital marketing October দু হাজার বাইশে সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছে কিন্তু সে অনলাইনে নাই হয়তো নাইজেরিয়া এখন টাইমের সাথে ব্যবধান এখন হয়তো অনলাইনে নাও থাকতে পারে তো এরকমের আমাদের এই গিকটা যদি আমি ওপেন করে দেখি এই গিকটা গিক ফেভার কত তিনশো আট তার কাজের কাজ কতগুলো করছে ছেষট্টিটা কাজ করছে ফোর পয়েন্ট এইট তার রেটিং আছে টু সেলার আর তার আটটা এখনো কিউতে আছে অর্ডার তার মানে তার গিক ফেভার অনেক আছে তারপর তার সময় হয়তো দু হাজার একুশ সালে অনেক দিন হয়েছে পাকিস্তানি সেলার লেভেল টু এ তার মানে কি কাজ পাই কেমনে একদম নতুন আসেও কাজ পায় কারণটা কি এটা বিদেশিদের কিছু ভাষাগত সেন্স থাকে আমাদের বাংলাদেশে যেমন আমরা ভাষাগত কিছুটা সেন্স আছে আমরা বাংলার কোনো কাজে হইলে আমাদের করে কেন অত তাড়াতাড়ি দেশে আমাদের দেশের যদি কোনো কাজ হয় তাহলে আমরা দেশের কাজটা খুব কম সময়ের ভিতরে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারি আমাদের দেশের এবং এরকম কিছু দেশের বা ল্যাঙ্গুয়েজের কিছু ইফেক্ট আছে তারপরে কিছু কাজের এক্সপিরিয়েন্স আবার কিছু মার্কেটিং পলিসি আছে তার কারণে হয়তো বিদেশির তাদের ল্যাঙ্গুয়েজে অনেক দেখা যায় যে যদি আমার বাংলাদেশি কোনো দেখা যায় যে একটা কোম্পানি খুললাম যদি বাংলাদেশি আমার পরিচিত কোনো লোক থাকে যে কাজ জানে তাকে আমি হায়ার করব এরকমের বিদেশে দেখা যায় যে পাকিস্তানি ভিতরে বা পাকিস্তানির পাশে কোনো আছে যে না ওনাকে আমি হায়ার করব সে তো বিদেশে তাদের ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেম থাকে না সহজে তারা এই জিনিসগুলো আয়ত্তে করতে পারে আমাদের বাংলাদেশি গুলা হয়তো একটু সময় ধরে তাদের র্যাঙ্কিং আসে বা তাদের ইগুলা গিকগুলা র্যাঙ্কিং আসার জন্য একটু সময় নেয় তা আমি আর একটা গিকে আর একটা ইতে যাচ্ছি গ্রুপে যাচ্ছি এটা হলো Fiverr gig exchange ranking gigs নয় পয়েন্ট টু কে মেম্বার আছে তো এখানে সে পাঁচ ঘন্টা আগে সে পোস্ট করছে লেটস এক্সচেঞ্জ গিক্স ইনবক্স তাকে ইনবক্সও আমি দিতে পারি তারপর আমি ইনবক্সও দেব তারপর আমি কমেন্ট করব দুইভাবে করতে পারি সে তো পোস্ট করছে তার ইনবক্সে আমি শুধু তার আমার একটা কথা কি মানে হচ্ছে পাকিস্তানের কাজ পাওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে সারা দিন অনলাইনে এই যে গিক এক্সচেঞ্জের জন্য বসে থাকে বসে থাকে এই যে মেসেজ করছে আর ইউ রেডি হ্যাঁ, হ্যাঁ এখন এই তত আমার আর্লি এটা রিপ্লাইটা দেব তত আর্লি সে আমার কাজটা করবে বা পরবর্তীতে তার কাজটা আমি করতে পারবো তো একটা গিক ফেভার দিয়ে আমরা ক্লাস আজকের মতো এখানে শেষ করি হ্যাঁ এই গিক পেপারটা আমি সরাসরি দেখাবো যে কিভাবে সে গিক পেপারটা দিতে পারে এরকম সরাসরি একটা গিক পেপার ইটা দিয়ে আর কি আমরা জিনিসটা তো বুঝতে পেরেছি যে আমরা প্রতি একটা গ্রুপে ওপেন করব দেখা যায় যে আমাদের এখানে একটা গ্রুপ লিখবো যে ফাইবার গিক পেপার নামে একটা সার্চ করব সার্চ করার পরে আমরা পোস্টে দেব যেমন এখানে যদি অল দেই অল দেওয়ার পরে যে অনেকে দেখা যাচ্ছে যে গ্রুপটা হয়তো রানিং না পোস্ট দিলে কি হবে যে কারেন্ট পোস্টগুলো যেগুলো অ্যাক্টিভিটি আছে তেমন দুই ঘন্টা আগে এটা হলো অ্যাক্টিভিটি আর কি আছে এরকম এই যে একদিন আগে এটা হলো অ্যাক্টিভিটি গ্রুপগুলো সামনে শো করবে তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে গ্রুপ গ্রুপ সিলেক্ট করে দিতে পারি গ্রুপ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে প্রাইভেট সিলেক্ট করে দিতে পারি পাবলিকটা সিলেক্ট করে দিতে পারি তাহলে আমরা একদম একদম নিশ যে জিনিসগুলো খুঁজতেছি সেইগুলো যেমন এগুলোতে আমি লিঙ্ক আপ করেছি জয়েন হয়েছি সেই জন্য ভিজিট দেখাচ্ছে যেগুলো আমরা লিঙ্ক হয়নি যেমন five point four K members আছে এটা আমি যদি ক্লিক করি সাথে সাথে আমি এটা ভিজিট করতে পারবো এটা হলো পাবলিক গ্রুপ তো এখানে সে দিয়েছে গতকালকে দিয়েছে এখানে তার ইনবক্স করতেছে এখান থেকে আমরা তাকে ইনবক্স করি মানে আমরা যেগুলো রানিং থাকবে সেগুলোকে দেব এই যে মনে করেন হ্যাঁ হ্যাঁ রানিং গ্রুপ রানিং পোস্ট গুলো রানিং কাজ করব রানিং আমরা এক্সচেঞ্জ নেব অত যে হ্যাঁ ঘন্টার আগে দেব না না না না রানিং দেখা যায় যে তিন ঘন্টা আগে দিছে তাকে দিতে পারি এই যে সে আমাকে সেন্ড করছে যে রিটার্ন ব্যাক সে আমার গিক এক্সচেঞ্জ সে ফেভার দিছে এখানে টোটাল সে দিয়ে আমাকে গিক ফেভার এখানে এটা দিছে তা আমি এটা দেখাই জুম হচ্ছে না এখন হচ্ছে আচ্ছা টোটাল কয়টা আই বললেই হয়ে যাবে আচ্ছা টোটাল আমার এখানে বারোটা আছে হয়তো এর বেশি না গিক ফেভার আরো বেশি আছে কিন্তু এটা সম্পূর্ণটা দেখাচ্ছেন আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি যে কয়টা গিক ফেভার এটা আছে তারপর আমি আর একটা কাজ করতে পারি এই গিক ফেভারটা আমরা কিভাবে দেখব সেটা আমি প্রোফাইলে দেখতেছি এই যে আমার গিক ফেভার আছে সাঁত্রিশটা গিক ফেভার আছে আমার এখানে তো এটা আমরা দেখতে পারবো আমি তার গিক ফেভারটা রিটার্নটা আমি করে নিচ্ছি যে গিক লিংক এখানে কি হচ্ছে মানে গিক ফেভার দিয়ে আবার উঠাই নাকি অনেকে হয়তো এই এগুলো করে আবার অনেকে করে না যেমন সে তার সে তার কি লিংক দিয়ে লিংক আপ করেছে এখান থেকে তার কি তার একটা মূলত ভিউ ক্লিক আসতেছে এতেই যথেষ্ট এই যে তার গিকটা তার হ্যাঁ, তার এটা আছে 77টা গিক ফেভার আছে এখন আমি এখান থেকে তার কাজ করব ইনশাআল্লাহ সব সময় হ্যাঁ। সব পথে চলবো আল্লাহ হ্যাঁ এখান এখান থেকে আরো আমাকে মেসেজ করছে আর একজন মেসেজ করছে এখান থেকে যে এই যে একজন মেসেজ করছে আচ্ছা। যে আর ইউ রেডি এরকম আপনি গিগ ফেভার প্রতিদিন আপনি অনেক গিগ ফেভার আর কি দিন যদি আমরা 10টা করে আনি তাহলে আমার মনে করেন দশটা না আপনার আরো অনেক আসবে দিন যদি টার্গেট সর্বোচ্চ ধরি পঞ্চাশটা ধরি এই যে দেখেন আমি তিনটা না যান চারটা পোস্ট করছি সেক্ষেত্রে আমার দুইটা অলরেডি হয়ে গেছে পাঁচ মিনিটে পাঁচ মিনিটের ভিতরে আমার দুইটা গিক ফেভার হয়ে গেছে তো এরকম একটু দিনের একটা সময় যদি একটু এরকম বসে যদি আমরা গিক ফেভারের কাজগুলো করতে পারি আমাদের গিকের ক্লিক আসবে গিক ফেভার আসবে সব একদম আমাদের পারফেক্ট মতন হবে তাই এভাবে আমরা প্রতিনিয়তই গিগ ফেভার দেব আমাদের প্রোফাইলের জন্য ভালো হবে গিগ এর জন্য ভালো হবে তো সানোয়ার আমরা র‍্যাঙ্কিং ফেভারিট আপনি দিয়ে দেন সেটা স্ক্রিনশট হ্যাঁ সেটার স্ক্রিনশটটা আমি দিচ্ছি ফাইবার কি লগইন আছে এটা হ্যাঁ ওইটা থেকে আমি দিচ্ছি আমার আরেকটা ল্যাপটপ থেকে আমি দিচ্ছি দিয়ে এখানে কানেকশন এখানে দেখাবে এই মেসেঞ্জার গ্রুপ এখানে ওটা আছে তো এখানে দেখাবে আমি দেখাচ্ছি লাইভ আচ্ছা, আমি প্রতিটা লাইভই দেখাবো তো এরকম আমরা অ্যাক্টিভ গ্রুপগুলোতে জয়েন করব অ্যাক্টিভ গ্রুপগুলোতে আমরা মেসেজ করব আর যেই যেটা দেখব যে না একদম সে কিছুক্ষণ আগে দিছে তার মানে সে অ্যাক্টিভ আছে সেও আমার জন্য বসে আছে গিক ফেভার নেওয়ার জন্য বা গিক ফেভার দেওয়ার জন্য তো এরকমের যেমন এই একটা আমি গিক ফেভার মাত্র দিলাম যে তার গিক ফেভারটা দিলাম এই যে আমি স্ক্রিনশট দিলাম তাকে যে আমি তাকে গিক ফেভার দিয়েছি এই স্ক্রিনশটটা আমি মাত্র দিয়েছি তাকে গিক ফেভার দিলে এই এটা লাল হয়ে যাবে বুঝতে পারছি তো এরকম করে আমরা প্রতিনিয়তই গিক হ্যাঁ, ফেভার দিতে পারি যাই হোক প্রিয় দর্শক ভাই এবং বোনেরা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে ফাইবারে গিক ফেভারিটের বিষয়টা যে কিভাবে গিগ ফেভারিট দেওয়া যায় আর কীভাবে মার্কেটিং করা যায় ফেসবুকে তো এইভাবে ফেসবুকে শুধু না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে গিগ ফেভার দিয়ে আমাদের গিগটাকে র্যাঙ্কিংয়ে আনতে পারবো সে আমাকে আমার গিগ ফেভার দিছে দিয়ে সে স্ক্রিনশট দিছে এই যে সে আমার গিগ ফেভার দিয়েছে গিগ ফেভার দিয়ে সে স্ক্রিনশটটা আমাকে সেন্ড করেছে আমি তার গিগ ফেভার দিয়ে আমি স্ক্রিনশট শেয়ার করবো এইভাবে আমাদের আপনার স্ক্রিনশট দিতে হবে কারণ আপনাকে সে দিচ্ছে সে স্ক্রিনশট দিচ্ছেন এটা হলো মানুষের একটা কি কয় যে মানুষের বিশ্বাস সত্য যা আপনি বিশ্বাস করে আপনাকে লিংক দিয়েছে অবশ্যই আমরা বিশ্বাস করে দেব সে দিক হ্যাঁ। না দেখ কিন্তু আমাদের যদি একটা ক্লিক হ্যাঁ, আসে ভিউ আসে এটাই ইনশাআল্লাহ অনেক কিছু এটাই আমাদের জন্য অনেক কিছু ওকে গাইস এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে গাইস আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে